আসসালামু আলাইকুম ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানে আজকে আমার সাথে আছেন মিসেস ফারবিন আক্তার তো উনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি এল ফোর এল ফাইভের সমস্যায় ভক্তি ছিলেন ওনার স্পন্ডোলাইসিসের প্রবলেম ছিল তো সেক্ষেত্রে আমরা ওনার সাথে ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো চলেন ওনার সাথে পরিচয় হয়ে নেই যে আসসালামু আলাইকুম ম্যাম আপনার নামটা বলে পরিচয়টা একটু দিবেন কোথা থেকে আসছেন আমার নাম মানে জি আপনার একটু সমস্যা ছিল পিএলআইডি এল ফোর এল ফাইভে সমস্যা ছিল প্লাস স্পন্ডালাইসিস তো সেই ক্ষেত্রে আচ্ছা আপনার প্রথম তো আপনি জানতেন না যে আপনার পিএলআইডি বা এই ধরনের কোনো সমস্যা হয়েছে তো যখন থেকে আপনি জানেন না বা বুঝতে পারেন নাই তখন আপনার কি প্রবলেম হতো প্রতিদিন চলাফেরা হাঁটা হাঁটা চলা চলাফেরা করতেই পারতাম না আমি উঠা বসা শোয়া সব সর্বক্ষণ ব্যথা থাকতো জি সর্বক্ষণ ব্যথা থাকতো ব্যথা তারপরে হাঁটতে পারতাম না শুইতে গেলেও ব্যথা হাঁটতে গেলেও ব্যথা বসলেও ব্যথা সর্বক্ষণই ব্যথা এমন কোনো সমস্যা হয়েছে যে আপনি ব্যথার জন্য হাঁটতে পারতেছেন একদম শোয়া অবস্থায় শুয়ে থাকতে হচ্ছে হ্যাঁ। এরকম কোনো পরিস্থিতি হয়েছিল না একেবারে বিছানায় শোয়া না উঠি বসি ওই রকমই মানে স্বাভাবিক মতো আপনি চলাফেরা করতে পারতেন না চলাফেরা আমি করতে পারি যে খুবই ব্যথা হতো হ্যাঁ। তখন আপনি যখন আপনার সমস্যাটা বুঝতে পারলেন কতজন ডাক্তারকে দেখেছেন বা কোথায় কোথায় কিভাবে গেলেন সিন্ধি ডাক্তার দেখাইছি উনি পুঙ্গু ওনার কাছে আমি পাঁচ বছর যাব চিকিৎসা করছি আচ্ছা। পরে আমাকে এবছর এবার যখন দেখেন আমি এক মাস আগে আচ্ছা। তখন উনি আমাকে এমআরআই দিয়েছে এমআরআই পরে আমি করে আনলাম পরে বলছে যে ইয়ে লাগি আপনি তো ম্যাম পাঁচ বছর ওনার ট্রিটমেন্ট নিয়েছেন তো পাঁচ হ্যাঁ, বছর তো মানে, মানে অনেক লম্বা টাইম তো সেক্ষেত্রে আপনাকে কিভাবে ট্রিটমেন্টটা দিত মানে কি ধরনটা কেমন ছিল উনি ওষুধ দিত আবার আমার যে ওই যে হেপাটাইটিস উনি ওইগুলি ইয়ে করি আপনার তো হেপাটাইটিস বি পজিটিভ ছিল হ্যাঁ আচ্ছা ওই অনুযায়ী ওষুধ দেখতো আর কি খুব হালকা মানে হচ্ছে আপনাকে কিছু নরমাল ওষুধ দিত ব্যথার ওষুধ যেটা আপনি হ্যাঁ, খেতেন হ্যাঁ। খাওয়ার পরে কয়েকদিন ভালো থাকতো ভালো থাকতাম পরে আবার যখন আপনি ওষুধটা বন্ধ করে দিচ্ছেন তখন আবার আবার শুরু হতো আচ্ছা। পরে উনি বলল যে আপনি ঢাকায় চলে যান ভালো একটা ডাক্তার দেখান আচ্ছা আপনি তো ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রধান স্যার থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন তো সেক্ষেত্রে আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন ওইটা আমি ওই যে ইউটিউবে দেখে স্যারের আপনি ইউটিউবে দেখে অনলাইনে আমাদের সম্পর্কে সবকিছু হ্যাঁ, জানতে হ্যাঁ, পেরে হ্যাঁ, তারপর এখানে চলে আসলেন আপনি যখন আসলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন তখন স্যার আপনাকে কি বললো কিভাবে ট্রিটমেন্ট হবে বা কি ধরনের ট্রিটমেন্ট হবে বা কিভাবে কি করতে হবে সেটা কি বলছে আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে ওইটাই বললো স্যারে ওইটাই বললো আমাকে কিছু টেস্ট দিল টেস্ট করালাম করানোর পরে বলছে যে সতেরো দিন ভর্তি থাকতে হবে সতেরো দিন বসে থাকার পরে আমাকে ইঞ্জেকশন দিল হাঁটুতে চারটে ইঞ্জেকশন দিল আবার মাজার মধ্যে একটা দিল দেওয়ার পরে থেরাপি দিল থেরাপি টেরাপি দেওয়ার পরে এখন ব্যথাটা মুক্ত আমি এখন পর্যন্ত কতদিন হয়েছে ম্যাম এখন পর্যন্ত আজ পর্যন্ত স্যারের কাছে আসছি মানে কতদিন ভর্তি দেওয়ার কথা বলছে সতেরো দিন ভর্তি দিছিল মানে সতেরো দিন ভর্তি থাকার কথা আজকে উনিশ দিন এর ভিতরে ইনশাল্লাহ এখন আগের চেয়ে কেমন মনে করতেছেন যে আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আগে যে সমস্যাটা হতো অর্থাৎ পিএলআইডির যে হ্যাঁ, ব্যথাটা হইতো হ্যাঁ, আপনার এখন মোটামুটি একদমই নেই না এখন আর নেই ম্যাম আমি আরেকটু জানতে চাইবো আমাদের হসপিটাল তো আপনি ট্রিটমেন্ট নিয়েছেন দীর্ঘ অনেক দিন যাবৎ তো সেক্ষেত্রে আমাদের হসপিটালের ম্যানেজমেন্ট আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা মেশিনারিজের ব্যবস্থা সবকিছু মিলে কেমন লেগেছে যে আপনি তো ম্যাম আগের চাইতে এখন পুরোপুরি ইনশাল্লাহ অনেকটাই সুস্থ তো হ্যাঁ। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে আপনি পেশেন্টের উদ্দেশ্যে আপনার মতো তো অনেক হাজার হাজার পেশেন্ট আছে দেশ আছে দেশের বাইরেও আছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন কি বলতে চাইবেন একটু যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন আমি ওইটাই বলবো যে ওই স্যারের সাজেশন আমার কাছে যারা জানতে চায় ওদেরকে আমি বলে দিব যে ওই স্যারে ট্রিটমেন্ট করতে দর্শক শুনতে পেলেন ম্যামের কথা উনি ওনার অভিজ্ঞতা থেকে শুধু এতটুকুই বলতে চাচ্ছে যে আপনারা যেখানে গেলে একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্টটা পাবেন যেখানে গেলে সঠিক ট্রিটমেন্ট সম্ভব এ ধরনের সমস্যার জন্য সেখানে আপনারা যাবেন তো সেটাই উনি বলতে চাচ্ছে আজকের জন্য এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ